বিরতির আগে যে গানটি শোনাতে চেয়েছিলে আমাদের দর্শকদের সেটি শুনে এবারে যেটা গাবো এটা হচ্ছে অভিমান ছবির গান এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি শুরু করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ শ্রদ্ধেয় শিল্পী সাবিনী ইয়াসমিনের গাওয়া হাত ধরে নিয়ে চলো এটি আমার খুব পছন্দের গান এবং এই গানটি অনেকে শুনতে চেয়েছেন তাই আজকে গিয়ে শোনাচ্ছি আচ্ছা শুনে